আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম অল্প কিছু সময়ের জন্য তো আজকে একটা বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলাম ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছিলাম তবুও বেঁচে গেলাম আর আজকে আমাদের যে ইভেন্টটা নিতে জন্য আমরা আসছি একটা স্কেউইং আর অ্যানিমেশন ঠিক আছে তো ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক him from the yard. ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আসলে দেখতে পাচ্ছেন আমি আজকে ক্যারেক্টার চেঞ্জ করিয়া গিয়ে রেখেছি আর এই যে আমাদের যে ইভেন্ট আমরা নিব সেই ইভেন্টের ছোট জিনিস আর প্রথমে এই দুটো জিনিস রিমুভ করে নিই এখন প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন আর আমি আগেই বলে রাখি যে ইভেন্ট কমপ্লিট করতে এক হাজার বিরাশি ডায়মন্ড লাগবে সো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও দেখতে থাকুন আর দেখি আমি অল্প সময়ের মধ্যে পাই কি না এর আগেই পেয়ে যাই কি না যে একশো এক হাজার বিরাশি ডায়মন্ড আমার খরচ না হয় দোয়া করবেন তো পরপরই আমি উনিশ যেমন স্পিন মেরে দিলাম তো উনিশ যেমন স্পিনে পেয়েছি আমি ডায়মন্ড রেড ভাউজার এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন আমি মারতে যাচ্ছি তো দেখি একটু চেষ্টা করে কি পাওয়া যায় আমি মনে করেছিলাম যে পেয়ে গেছি কিন্তু পেলাম না এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন মারার আগে আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম তো নেটের অবস্থা খুব খারাপ এর মধ্যেও মারতে হচ্ছে একটু স্লো করতেছে উনসত্তর ডায়মন্ডের স্পিন যাক ব্রাজিলের জার্সিটা আমি পেয়ে গেছি কিছু না পেলেও ব্রাজিলের জার্সিটা পেয়ে গেলাম খুব অল্প ডায়মন্ডের ভিতরে এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিনে কি পাবো হ্যাঁ জার্সির সাথে যে প্যান প্যান্টটাও পেয়ে গেলাম এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের পিন আমরা মেরে দিলাম তো সাথে সাথে পেয়ে গেলাম আমরা ট্রাবল ডেঞ্জারের যে ছুরিটা ওইটা পেয়ে গেলাম এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে কি আমরা আমাদের অ্যানিমেশনটা পেয়ে যাব দেখা যাক একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমরা কি পাই হ্যাঁ স্কাই উইংটা দিবে আমি বুঝতে পেরেছি তো আমার এই পর্যন্ত পাঁচশো তেত্রিশ ডায়মন্ড এখন চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই নিতে হচ্ছে ইভেন্ট পুরোটাই কমপ্লিট হলো সেলি চেস্ট ফাইট তো ভাই অনেকের অনেকের অনেক ভাগ্য থাকবে লাখ থাকবে অনেক আগেই পেয়ে যাবেন এক হাজার বিরাশি ডায়মন্ড খরচ হবে না তো দেখি আমরা প্রথমে কি পেলাম মিলিপনের মধ্যে নাইফ এই যে সেই ছুরি ট্রাভেল ড্রেজার তো এটাও নিয়ে নিলাম এটা ইকুপ করে রাখি হাতে এসে পড়ছে দেখেন আর আমি আমার ক্যারেক্টারকে এখন সাজিয়ে রাখি ব্রাজিলের জার্সি দিয়ে কারণ আমি বলতে গেলে একজন ব্রাজিলের সাপোর্টার তো আমার কাছে খুব আনন্দময় লাগছে যে ব্রাজিলের অ্যাওয়ে যে জার্সিটা সেই জার্সিটা আমি খুব কমের মধ্যেই পেয়েছি মেইন জার্সিটা নিতে কতটা এমন লাগবে কয়দিন পর ইভেন্ট আসবে দেখা যাবে আর দেখতে পাচ্ছেন এটা সেই যে আমাদের লবি আমরা যদি কোনো গ্রুপে যাই তাহলে এটা শো করবে আর কালেকশনের মধ্যে আমরা পেয়েছি স্কাই উইং এই যে সেই ইগল পাখি বা চিল বলেন যেটাই বলেন সেটাই আর আদার্সের মধ্যে অনেক কিছু ইভেন্ট কমপ্লিট করেছি আর দেখেন ব্লু প্রিন্ট আছে দুইটা একটা ফ্রিতে পেয়েছি আর একটা টপ আপে পেয়েছি আর এখানে মান্থলি চলতেছে আর দেখতেই পাচ্ছেন আমার একশো একটা বান্ডিল আনইকিউব করা আছে যাক এগুলো ইকিউব করব কোন এক সময় দোয়া করবেন সবাই আর ভালোবাসা অবিরাম সবার কাছে আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন ইউজার হয়ে থাকেন তো আমি ভুল করেছিলাম আমি জুতাটা পরাইনি তো জুতারা পরিনি আমার যে হলুদ জুতা আছে সেটার সাথে কেমন মানাবে দেখা যাক এই যে পেয়ে গেছি তো এটাও এটার সাথে ভালোই মানাইছে এখন নতুনদেরকে বলছি ভাই যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট তো অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেল চ্যানেলের রিস্টটা বাড়িয়ে দিবেন আর বেল আইকন অবশ্যই বা ইয়ে দিবেন আর এটা হয়েছে আমাদের গ্রুপ লবি কোনো লবিতে আমরা যদি যাই সেই অ্যানিমেশনটা দিবে